প্রথমে বলছি তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম নেওয়া তারাবির নামাজের প্রতি চার রাকাত পরপর যেহেতু একটা বিশ্রাম নেওয়ার সুযোগ আছে এজন্য এই নামাজের নামকরণ করা হয়েছে তারাবির নামাজ আমরা যারা তারাবির নামাজ পড়ব আমরা প্রথমে এশার নামাজ শেষ করব। রাতে এশার নামাজ শেষ করার পরে ভেতরের পূর্বে যে দুরাকাত সুন্নাত পড়তে হয় সেই দুরাকাত সুন্নাত আদায় করব। দুরাকাত সুন্নত আদায় করার পরে বেতের নামাজের পূর্বেই আমরা তারাবির নামাজ পড়ব দুরাকাত দুরাকাত করে সুন্নতের নিয়ত করে সালাতুল্লাইন বা তারাবির নামাজ আমরা আদায় করব। তারাবির নামাজ শুরু করার পূর্বে আমাদেরকে নিয়ত করতে হবে নিয়ত করতে হবে কিভাবে খুব খেয়াল করে শুনবেন এবং বুঝবেন নিয়ত মূলত অন্তরের সংকল্পের নাম মুখে উচ্চারণের নাম নিয়ত নয় এ বিষয়টা আমাদের বাঙালি কমিউনিটির অনেকে ভুল বুঝে থাকে অনেকেই আরবিতে একটা মুখস্থ নিয়ত পাঠ করে এবং বলে যে নিয়ত করেছি আসলে নিয়ত মুখে উচ্চারণ করার নাম নয় অন্তরে সংকল্প করার নাম হলো নিয়ত তো আমরা যখন তারাবির নামাজ পড়ার জন্য মুসল্লায় দাঁড়াবো কিবলামুখী হয়ে তখন নিজের ভাষায় অন্তরে এতটুকু সংকল্প করতে হবে যে আমি এখন দুই রাকাত সুন্নত সালাতুল্লাইল অথবা তারাবির নামাজ শুরু করতেছি এতটুকু কথা শুধু নিজের ভাষায় অন্তরে সংকল্প করতে হবে মুখে উচ্চারণ করারও কোনো প্রয়োজন নেই আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যাব এভাবে দুরাকাত দুরাকাত করে পড়তে থাকব দুরাকাত দুরাকাত করে পড়ার পরে চার রাকাত হয়ে গেলে আমরা একটা বিশ্রাম নিতে পারি তারাবি শব্দের অর্থ যেহেতু বিশ্রাম নেওয়া অতএব দুরাকাত দুরাকাত করে শেষ করার পরে চার রাকাত যখন শেষ হয়ে যাচ্ছে তখন আমরা একটু বিশ্রাম নিতে পারি অন্যান্য সময় দুরাকাত সুন্নাত নামাজ বা নফল নামাজ আমরা যেভাবে পড়ে ঠিক সেই নিয়মেই পড়ব শুধু নিয়তের মধ্যে একটু তারতম্য হবে আর কিছু না নামাজের মধ্যে অতিরিক্ত আর কিছুই নাই আপনি অন্যান্য সময় যেরকম দুরাকাত সুন্নাত পড়েন আপনি নামাজের মধ্যেও একই নিয়ম ফলো করবেন অর্থাৎ আল্লাহ আকবর বলে দাঁড়ানোর পরে প্রথমে সানা পাঠ করবেন এরপরে আউজবিল্লাহ মিনা শৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করে সুরা ফাতেহা পড়বেন আলহামদু থেকে ওলাদ্দিন আমিন পর্যন্ত এরপরে বিসমিল্লা পাঠ করে যে কোনো একটা সুরা পড়বেন তবে এতটুকু স্মরণে রাখবেন আপনি যখন তারাবির নামাজ পড়তেছেন প্রথম রাকাতে বড় সুরাটা পড়বেন এবং দ্বিতীয় রাকাতে অপেক্ষাকৃত ছোট সুরাটা পড়বেন প্রথম রাকাতে যে সুরাটা পড়েছেন দ্বিতীয় রাকাতে তার থেকে তুলনামূলক ছোট সুরাটা পড়বেন এখানে সিরিয়াল মেনটেন করার প্রয়োজন নেই সুরাফিল থেকে নাচ পর্যন্ত পড়তে হবে সিরিয়াল মেনটেন করতে হবে বিষয়টা এরকম নয় আপনার যদি অন্য অন্য জায়গা থেকে মুখস্থ থাকে সুরা ইয়াসিন মুখস্থ থাকে আর রহমান ওয়াকিয়া মুখস্থ থাকে আপনি সেখান থেকে শুরু করতে পারেন আপনি যদি এক রাকাতে পুরো সুরা আর রহমান পড়তে চান তাও পড়তে পারেন যদি সুরা ওয়াকিয়া শেষ করতে চান তাও শেষ করতে পারেন বা প্রথম রাখাতে এক পৃষ্ঠা দ্বিতীয় রাকাতে আদা পৃষ্ঠা এভাবে যদি আপনি পাঠ করতে চান তাও পাঠ করতে পারেন তবে এতটুকু মাথায় রাখবেন যে প্রথম রাকাতে অপেক্ষাকৃত একটু বেশি তেলাওয়াত করতে হবে এবং দ্বিতীয় রাখাতে অপেক্ষাকৃত একটু ছোট তেলাওয়াত করতে হবে বা কম তেলাওয়াত করতে হবে তো শেষ করার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই তাহলে আমরা দুরাকাত দুরাকাত তারাবির নামাজ পড়ার পরে যখন চার রাকাত হয়ে যায় চার রাকাত পরে আমরা একটু বিশ্রাম নিতে পারি তবে এই বিশ্রাম নেওয়ার সময় একটা নির্ধারিত দোয়া পাঠ করা হয় এই দোয়াটা কিন্তু বিশুদ্ধ কোনো হাদিসের মধ্যে বর্ণিত হয়নি গ্রহণযোগ্য কোনো হাদিসের মধ্যে এই দোয়াটা বর্ণিত হয়নি তারাবির নামাজে চার রাকাত পরপর যে সুবাহান আজিল মুলকি আল মালাকুতি এরকম একটা দোয়া যে পাঠ করা হয় এই দোয়াটা বিশুদ্ধ গ্রহণযোগ্য কোনো হাদিসের মধ্যে বর্ণিত হয়নি অতএব এই দোয়াটা পড়ার কোনো প্রয়োজন নেই আপনার যদি দোয়া করতে মনে চায় তাহলে যে কোনো দোয়া পাঠ করতে পারেন যদি হাত তুলে দোয়া করতে মনে চায় ব্যক্তিগতভাবে হাত তুলেও দোয়া করতে পারেন তবে নির্ধারিত একটা দোয়া পাঠ করতে হবে বা নির্ধারিতভাবে মোনাজাত করতে হবে বিষয়টা এরকম নয় এরকম নির্ধারণ করে নেওয়া যাবে না তাহলে বেদাত হবে আর তারাবির নামাজ শেষ করার পরে নির্ধারিত যে একটা মোনাজাত করা হয় এই মোনাজাতটাও কিন্তু মোনাজাতের মধ্যে যে দোয়াটা পাঠ করা হয় এই দোয়াটাও কিন্তু বিশুদ্ধ বা গ্রহণযোগ্য কোনো হাদিসের মধ্যে বর্ণিত হয়নি তারাবির নামাজ শেষ করার পরে মোনাজাত ধরে এই দোয়াটা পাঠ করতে হবে বিশুদ্ধ বা গ্রহণযোগ্য কোনো হাদিসের মধ্যে এটা বর্ণিত হয়নি অতএব আপনি তারাবির নামাজ শেষ করার পরে আপনার মনে চাইলে মোনাজাত করতে পারেন মনে না চাইলে মোনাজাত নাও করতে পারেন তারাবির নামাজের পরে নির্ধারিত মোনাজাত আছে এরকমটা মনে করা যাবে না অতএব আমরা চাইলে যে কোনো দোয়া পাঠ করতে পারি নিজের ভাষায় আল্লাহর কাছে দোয়া করতে পারি তাতে কোনো নিষেধাজ্ঞা নেই মোনাজাত করতে পারি ব্যক্তিগতভাবে নিষেধাজ্ঞা নেই তবে নির্ধারিত একটা দোয়া দিয়ে মোনাজাত করতে হবে তার আবির নামাজের মোনাজাত হিসেবে বলে দেব এটার কোনো অধিকার আমাদের নেই